নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার আত্মধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখ দুঃখের সাথে বলতে হয় তেইশ বছরের কোন ইতিহাস বাংলার অত্যাচারের ইতিহাস তেইশ বছরের কোন ইতিহাস মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস তেইশ বছরের ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস উনিশশো বাহান্ন সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব মার্শালত জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালের ছয় দফা আন্দোলনে সাতই জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো সালে আয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশের শাসনতন্ত্র দিবেন গণতন্ত্র দিবেন আমরা মেনে তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি আমি পাক শুধু বাংলা নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি আপনি জাতীয় পরিষদ অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে অ্যাসেম্বলি আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আলোচনা সভা করব এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার কথা আমরা মেনে নেব আসুন বসি আলো আলোচনা করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাইখানা হবে অ্যাসেম্বলি যে যাবে তাকে মেরে ফেলা হবে তারপরেও যে যাবে তাহলে করাচি থেকে পেশোয়ার পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরেও যে যাবে তাকে ছন্ন ছাড় করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে হঠাৎ এক তারিখ অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা আমার জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশুত্র আক্রমণ থেকে দেশটাকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্রের ব্যবহার হচ্ছে আমার দেশের দুঃখী মানুষের বিরুদ্ধে কথা আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশূত্র আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য তিনি বললেন আমি নাকি বলে স্বীকার করেছি দশ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমি তাকে এই কথা বলে দুবার চাই তাকে আমি তা বলি নাই আমি তাকে বলেছিলাম জেনারেল ইয়াইয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে কিভাবে মার্কল খালি করা হয়েছে আপনি আসেন দেখেন বিচার করেন তারপরে বলেন যে আমি এই কথা বলেছিলাম ভাইরা আমার পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুভায় নাই আমি দশ তারিখে সিদ্ধান্ত নিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পা দিয়ে আর্টিস্টে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছে আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাসাল্লাহ বৃদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীদের বেড়াকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা সীমিত বসতে পারি কি পারি না চলবে না আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে আজ থেকে বাংলাদেশে আদালত কোর্ট ফৌজদারি সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আঠাশ তারিখে সব কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন আর যদি বেতন না দেওয়া হয় আর যদি একটা গুলি চলে আমার কাছে তোমার উপরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো আর তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ জয় বাংলা